হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবগুলো হাইড করবেন তো হাইড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউব চ্যানেলে তো আমি আমার চ্যানেলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব আছে সাঁত্রিশটা এগুলো শো করতেছে তো এগুলোকে আমি এখন হাইড করে দেখাবো তার জন্য চলে যাবেন আপনাদের ইউটিউব স্টুডিওতে যদি মোবাইল দিয়ে আপনি এই কাজটা করতে চান তার জন্য চলে যাবেন ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে গিয়ে studio dot YouTube dot com লিখলেই চলে আসবে দেন চলে যাবেন সেটিংয়ে সেটিং থেকে যাবেন চ্যানেলে দেন অ্যাডভান্স সেটিং দেন একটু নিচে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব কাউন্ট নামে একটা অপশন এটা টিকমার্ক দেওয়া থাকবে এটাকে জাস্ট আনটিক করে দিবেন ওকে তারপর জাস্ট সেভ করে দিবেন ওকে কাজ শেষ এখন যদি আমি আপনার আমার চ্যানেলে যাই তো দেখতে পাচ্ছেন সাঁত্রিশটা সাবস্ক্রাইব কিন্তু এখনও শুরু করতে জাস্ট আমি এবার একটু রিফ্রেশ দিব ওকে এখন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবগুলো কিন্তু আর শো করতেছে না সব হাইড হয়ে গেছে তো আপনারাও চাইলে এইভাবে খুব ইজিলি সাবস্ক্রাইবগুলো হাইড করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে